বেটা এসেছিস না বাবা আমার ভূত আসছে আজকে তোর পরীক্ষা ছিল হ্যাঁ বাবা কেমন ছিল কোশ্চেন একটু কঠিন আর একটু পাতলা ছিল কাগজটা আবে মানে প্রশ্নটা কঠিন আসলো কি সহজ আমি দেখিনি বা না লায়ক তোর রেজাল্ট কবে আসবে আজকে দিয়ে দিয়েছে আবে দিয়ে দিয়েছে আবে কাই দেখা তোর পেপার ও আমি স্কুল থেকে বাড়ি আসছিলাম একটা দেওয়ালে লিখেছিল যে নোংরা এখানেই ফেলবে তাই আমি ফেঁকে দিয়ে এসেছি সেখানে আবে তুই পাস তো হচ্ছিস তো বাবা ওই ডক্টর কাকুর বেটা না ফেল করেছে আবে তোরটা বল পাপা ওই উকিলের বেটাটাও ফেল করেছে আবে কা তোরটা বল পাপা গলির পাশের চেয়ারম্যানের ছেলেও ফেল করেছে আবে তোকে জিজ্ঞেস করছি তুই পাস হচ্ছিস না ফেল তাহলে আমি কিভাবে পাস করব আরে কি হয়েছে আমার ছেলেকে তুমি বকছো কেন আবে আবার ফেল করেছে আবে তুই আবার ফেল করেছিস মা খাবার দাও আমাকে ভোগ লেগেছে খাবার ফাবার সব বন্ধ জলদি রুমে যা আর পড়াশোনা কর আর হ্যাঁ খেলাধুলাও বন্ধ পাপা তুমি কোনোদিন পাকিস্তান গিয়েছিলে নাকি না তো তাহলে আফগানিস্তান না যাইনি তাহলে এই আতঙ্কবাদী আইটেমটা কোথা থেকে তুলে এনেছো আবে চুপ করবে পাপা একটা প্রশ্ন করছি উত্তর দাও আবে রুমে যা পড়াশোনা কর না বাবা একটাই কোশ্চেন করছি আবে জলদি বল একটা হাতি সে পিঁপড়কে বিয়ে করার জন্য প্রস্তাব রাখছিল কিন্তু পিঁপড়ের ঘরের লোক সেটা মানছিল না বলো তো কেন মানছিল না হাতি প্রচুর বড় আর পিঁপড়ে বহুত ছোট তাই আবে হাতি আর পিঁপড়ার বিয়ে আবে তুই বলে দে হাতের সাথে পিঁপড়ের এই জন্য তার পরিবার বিয়ে দিচ্ছিল না কারণ হাতের দুটো দাঁত বাইরের দিকে থাকে বা চুপবে এই কামিনাটাকে আজকে খাবার দিবি না বাবা তাছাড়া আমার খাবার খাবার কোনো মনেই নেই তুমি আমার জন্য দুটা কলা আর একটা লিচু নিয়ে এসে দাও আবে একা মেরে ফেকে দে ঝিল পাড়ে বাবা আবে না চল ভাগ ভাগ বাবা পাশের গ্রামে মেলা বসেছে চলো আমরা সবাই যাই কি মজা আসবে আবে বাড়া এই কে বে আবে তুই ভাবলি কি করে যে তোকে আমি মেলায় ঘুরতে নিয়ে যাবো একে তুই পরীক্ষায় ফেল করছু তার উপরে আবার বলছিস মেলায় যাবি আবে জলদি যা আর পড়তে বুঝ পাপ্পা আমি মেলায় বাঘ দেখবো ও আচ্ছা বাঘ দেখবি তুই বেটা কানপাটা এমন মারবো না সব জায়গায় তুই বাঘ দেখে নিবি বাবা আমার বন্ধু বলছিল যে আজকে নাকি একটা মেয়ে বিনা কাপড় পরে সে ন্যাংটা হয়ে বাঘের পেটে চড়বে বিনা কাপড় পরে চড়বে বিনা কাপড় পরে হ্যাঁ পাপা বিনা কাপড় পরে সত্যি তো জিদের কাছে আমি কিন্তু পারলাম না আমাকেও যেতে হবে বুঝতে পারলি তুমি কোথায় যাচ্ছ আবে দেখতে যাচ্ছি আমি আবার বিনা কাপড় পরে সে মেয়েছিটাকে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন চল কাজ কর চল বেটা চল আমরা মেলা দেখে আসি